আসসালামু আলাইকুম আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আবারও চলে আসলাম আজকে আমি করে দেখাবো আস্ত রূপচাঁদা মাছের গিল করে তো মাছটাকে আমি একটু চিড়ে নিয়েছি এখন এটাতে দিয়ে দিব হাফ চা চামচ ব্ল্যাক পেপার এক চা চামচ জিঞ্জার পাউডার এক চা চামচ গার্লিক পাউডার হাফ চা চামচ কাশুরি মেথি এক চা চামচ চিলি ফ্লেক্স সবগুলোকে আমি একসাথে দেওয়ার পর ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিব সরিষার তেল এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি এটাকে কি করব এখন ভালো করে মেখে দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব তারপর আমি এটাকে নিয়ে আমার ছাদে চলে যাব খড়ির চুলায় এটাকে কয়লায় গ্রিল করে নিব আর এই গ্রিল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশের থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রডটাতেই আমি এটা করে নিব তাহলে চলে যাচ্ছি দশ পনেরো মিনিট পরে ছাদে ছাদে আমার কয়লা রেডি হয়ে গিয়েছে এখন আমি রডটা বসিয়ে মাছটাকে দিয়ে দিব এই কয়লার গন্ধ গন্ধ একটা স্মুদি ভাব আসে মাছ দেওয়া হয়ে গিয়েছে এক পাশ হওয়ার পর উল্টিয়ে দিব আমি উল্টিয়ে দিয়েছি এক পাশ হয়ে গিয়েছে অন্য পাশ হওয়ার পরেই আমি এটাকে নামিয়ে নিব ব্যাস এখন আমি এটাকে নামিয়ে নিব একটু পুড়ে গিয়েছে সমস্যা নেই এই পুরাটাই স্মুদি গন্ধ এখন আমি ডেকোরেশন করে নিলাম আস্ত রূপচাঁদা মাছের গ্রিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ